আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের তৃতীয় নাম্বার ক্লাস আমরা গত ক্লাসে আমরা পেন্ট ব্যাকেট টুল এবং রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে আমরা পান্ডা এবং বিভিন্ন ইমোজি ক্রিয়েট করা শিখেছি আজকে আমরা অন্য একটা টুল নিয়ে কাজ করব আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করব আমরা ব্রাশ টুল নিয়ে এরকম কাজ করব ব্রাশ ল্যান্ডস্কেপ যে ডিজাইনগুলো আছে brush landscape design এরকম ডিজাইন আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো এরকম একটা ডিজাইন এরকম একটা ডিজাইন আমরা যে কোনো একটা ডিজাইন দেখলে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা বিভিন্ন রকমের ডিজাইন ক্রিয়েট করা করতে পারবো চলুন দেখি আজ কিভাবে এই ব্রাশ টুল দিয়ে এই ব্রাশ ল্যান্ডস্কেপ ডিজাইন ক্রিয়েট করে আমরা শুরুতে মেনুবার থেকে ফাইল ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করে আমরা একটি টেমপ্লেট নিব third number class third now class এখানে আমরা ইংসিতে উইথ ইংসিতে নেব আমরা এখানে একটা যে কোনো কাস্টম সাইজ নিতে পারি ইলেভেন এখানে এইট আমরা ওয়েবের জন্য সবসময় আর জিবি কালার নিব এবং প্রিন্টের জন্য সিএমওয়াই কে কালার নিব বাকি সব একই থাকবে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এরকম আমাদের একটা টেমপ্লেট আসবে আমরা শুরুতে সাইডবার থেকে আমরা এখানে দেখুন ব্রাশ টুল নামে একটা টুল আছে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর আমরা ম্যানোভারের নিচে আমরা একটা অপশন দেখতে পাবো দেখুন অ্যারোতে ক্লিক করলে আমরা বাকি সব ব্রাশগুলো পাবো আমরা এই ব্রাশগুলো দিয়ে মূলত আমরা একটি ডিজাইন করব ব্রাশ ল্যান্ডস্কেপ ডিজাইন করব কোন কোন সফটওয়্যারে আমরা এরকম সবগুলো ব্রাশ একসাথে নাও পেতে পারি সেক্ষেত্রে আমরা এখানে সাইড থেকে আমরা অলে যাব দেখব দেখুন আমরা মূলত গ্রাফিক ডিজাইনের যে software Adobe Photoshop CS six এখানে মূলত এই কয়টা আমরা ব্রাশ পাবো ম্যানুয়ালি এই কয়টা ব্রাশ আমরা পাবো আমরা আরো কিছু ব্রাশ অ্যাড করার জন্য আমরা ব্রাউজ করব সেখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেব যেরকম এরকম আমাদের ব্রাশগুলো ছিল না আমরা এগুলো ডাউনলোড করে এখানে দিয়েছি আমরা ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি আমরা যে কোনো ব্রাউজার থেকে আমরা লিখব কম এখান থেকে আমরা শুরুতে যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই জায়গায় অনেকগুলো দেখুন যে থাম্বিলগুলো আছে এগুলো মূলত ব্রাশ আমরা এই থাম্বিল থেকে আমরা যে কোনো এই সার্চ বার থেকে আমরা যে কোনো একটা ব্রাশের নেম লিখতে পারি আমি ট্রি লিখতেছি দেখুন এরকম আমাদের গুলো আছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না এই থামবিলের উপরে যদি আমরা একটা ক্লিক করি দেখুন এখানে আমাদের থাম্বেলটা ওপেন হয়েছে এখানে যদি আমরা ডাউনলোড করি ফ্রি ডাউনলোড আমরা সবগুলো আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো কিছু কিছু ব্রাশ আছে যেগুলো আমরা পেড করে ডাউনলোড করতে হবে আমরা এখানে ডাউনলোড অপশন থেকে আমরা ডাউনলোড করব ডাউনলোড হবে মূলত জিপ ফাইল আমরা এটাকে জিপ ফাইলটাকে আনজিপ করব এটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডাউনলোডে যাব দেখুন আমরা যে ব্রাশটা ডাউনলোড করেছি সেটা একটা জিপ ফাইলে ক্রিয়েট হয়েছে এটাকে আমরা যে আনজিপ করব আনজিপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এটাকে ক্লিক করব ক্লিক করার পর আমরা ওকেতে চাপ দেব দেখুন আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে এখান থেকে আমরা ব্রাশটা মূলত অ্যাড করব চলুন দেখি কিভাবে অ্যাড করে ব্রাশটা আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যারোতে যে আমরা এই টেমপ্লেটটা আনবো এখান থেকে ছাইড থেকে যে দেখুন মাউস ধরলে একটা সেটিং লেখা আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন লোড ব্রাশেস লোড ব্রাশেস এখানে ক্লিক করব এখান থেকে আমরা যে ব্রাশটা আমরা আনজিপ করেছি এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা এটা সিলেক্ট করে লোড করব দেখুন আমাদের ব্রাশগুলো সিলেক্ট হয়ে গেছে এভাবেই আমরা মূলত যদি আমাদের কোনো ব্রাশ প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে ব্রাশগুলো ডাউনলোড করে এখানে লোড করব আমরা এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব আমরা সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো আমরা এখান থেকে শুরুতে আমরা এটা সাইটে ডাউনলোড করে সাইটে রাখতে পারি দেখুন এই ডিজাইনটা আমরা সাইটে রেখে দেবো শুরু করে ঠিক আছে আমরা শুরুতে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল ইউজ করব আমরা নিচ থেকে মাউস ধরে এখানে এসে ছেড়ে দেবো এটাকে আমরা নিউ লেয়ার একটা ক্রিয়েট করব নিউ লেয়ারে নিয়ে যাব নিউ লেয়ারে নেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব আমরা ব্যাকগ্রাউন্ড এটার কালার দেওয়ার জন্য যেহেতু এটা আমার ফরগন কালারে আছে ফরগন কালারের শর্টকাট হলো Alt backspace Alt backspace আর আমরা যদি ম্যানুয়ালি দিতে চাই তাহলে আমরা এখান থেকে পেন্ট ব্যাকে টোল সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হবে আমরা সিলেকশনটা ওঠানোর জন্য ম্যানুয়ার থেকে আমরা সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট করে দেব এটাকে একটু ই করার জন্য বড় করার জন্য আমরা ট্রান্সফর্ম করব আমরা ম্যানুয়ালি যদি ট্রান্সফর্ম করি তাহলে ফাইল অপশন থেকে এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে বড় ছোট করতে পারবো এটাকে একটু উপন্যাস করার জন্য আমরা ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে যাব ওয়ার্প থেকে আমরা যেরকম আমরা দেখেছি জাতীয় পতাকা যেভাবে আমরা ওয়ার্প করেছিলাম সেভাবে করব এটা একটু উঠিয়ে দিলাম এটা একটু মেসে দিয়ে দেব দেখুন ঠিক আছে আমরা ইন্টার এটাকে ফিক্স করে দেবো দেখুন ফিক্স হয়ে গেছে আমরা এখানে কিছু গাছ ক্রিয়েট গাছ দিব সেটা দেওয়ার জন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করব ব্রাশ টুল থেকে আমরা ম্যানুয়ার থেকে নিচে যে অপশনটা পাবো এখানে আমরা ক্লিক করব অ্যারো থেকে অ্যারো থেকে ক্লিক করার জন্য করার পর আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব ডুইং গ্রাসেস এরকম একটা ব্রাশ সিলেক্ট করব সিলেক্ট করার পর এটার আমরা সাইজ একশো এরকম আমরা সাইজ ছোট বড় করতে পারবো যতটুকু আমাদের দরকার আমরা সাইজটা দিয়ে নেব আমরা সাইজ এখানে কালার কালার দেবো আমরা মাউস ধরে আমরা যদি এরকম ই করে দেই আমরা প্রত্যেকটা লেয়ার নতুন নতুন লেয়ারে কাজ করব আমরা এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করব নিউ লেয়ার থেকে আমরা এখান থেকে আমরা সাইজটা একটু বাড়িয়ে দেবো দেখুন যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা যার কারণে এখানে দেখা যাচ্ছে না আমরা এটাকে ব্ল্যাক করে দেব এটাও ব্ল্যাক করে দেব আমরা ব্রাশের সাইজটা একটু বড় করে দেবো দেখুন mm-hmm. আমাদের কালারটা একটু গাঢ় করতে হবে আমরা এখান থেকে আমরা মাউস ধরে দেখি কালার একটু সমস্যা হচ্ছে আমরা অপাশে ফ্লোটা একটু বাড়িয়ে দেব ফ্লোটা হান্ড্রেড পার্সেন্ট করে দেব যার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ফ্লোটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো অপাসিটিও হান্ড্রেড পার্সেন্ট থাকবে অপাসিটিও হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমরা এগুলো রিমুভ করার জন্য ওয়ার্ল্ড কন্ট্রোল জেট চাপ দিলে আমাদের অথবা আমরা প্লেয়ার থাম্বেল থেকে আমরা যদি মাউসের লাইট বাটন ক্লিক করি তাহলে একটা অপশন থাকবে সেখানে ডিলিট প্লেয়ার আমরা করতে পারবো এখানে আমরা নতুন করে একটা লেয়ার নেব আমরা গ্যাস সিলেক্ট করা আছে আমরা দেখুন আমরা মাউস ধরে মাউসের রাইট বাটন ধরে আমরা যদি তাহলে আমাদের গ্যাসগুলো এরকম হয়ে যাবে ঠিক আছে আমরা এই লেয়ারটাকে এই ব্ল্যাক লেয়ারের নিচে দিয়ে দিব দেখুন এটাকে যদি আমরা একটু নিচে দিয়ে দিলাম আর আরো কিছু গাছ ঘন করে দিই মাউস ধরে আমরা যদি এরকম টার্ম দিই তাহলে আমাদের গ্যাসগুলো ঠিক আছে এখানে আমরা একটা গাছ ক্রিয়েট করব দিয়ে দিব আমরা আবার ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাশ দেব দেখুন আমরা এরকম একটা ব্রাশ দিতে পারি এই ব্রাশটা আমরা এটার সাইজ একটু বড় করে দেব আমরা কাস্টম ভাবে সাইজ বড় করতে পারি এখান থেকে আমরা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড আমরা গ্যাস দিয়ে দেবো দেখুন আমরা প্রতিটাই নতুন নতুন লেয়ারে আমরা ক্রিয়েট করব এখান থেকে আমরা এটা দিয়ে দেব ঠিক আছে দেখুন আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দেব আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখুন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব আমরা তার জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কের টুল সিলেক্ট করব এখান থেকে আমরা এরকম একটা লেয়ার নিলাম আমরা ছবির যে লেয়ারগুলো আছে যে কালারগুলো আছে এরকম কালার যদি আমরা অ্যাকুরেট কালারটা নিতে চাই তাহলে আমাদের এই জায়গায় আমরা যে colour option set foreground colour এখানে ক্লিক করে আমরা যদি মাউসের রাইট বাটন যদি পিকচারের উপর রাখি তাহলে আমাদের এখানে দেখুন টুলটা আছে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কালারটা সিলেক্ট হয়ে যাবে আমরা ওকে চাপ দেব এখন আমরা ফরগন কালারের জন্য আমরা অল্ট প্লাস ব্যাক স্পেস আমরা সিলেকশন উঠিয়ে দেব সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট করে দেব এটাকে আমরা ট্রান্সফর্ম করব শর্টকাট পদ্ধতি কন্ট্রোল টে একটু বড় করে নেব ইন্টারসেপে এটাকে ফিক্স করে নেব এই লেয়ারটাকে আমরা এই সবগুলো লেয়ারের নিচে দিয়ে দেব এই সবগুলো লেয়ারের নিচে দিয়ে দেব দেখুন এটা ধরে মাউস ধরে আমরা নিচে সেট করে দেব দেখুন এটা সেট হয়ে গেছে এখন এই লেয়ারের উপরে আমাদের এরকম একটা লেয়ার আসবে এরকম একটা লেয়ার দেবো আমরা তার জন্য আবার আমরা রেক্টেঙ্গুলার মার্কেট রোল ইউজ করব রেক্টেঙ্গুলার মার্কেট টুল ইউজ করব এখান থেকে আমরা নেব হ্যাঁ এটা একটা নিউ লেয়ারে নেব আমরা এই কালার আমরা এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করব দেখুন এখানে কয়েকটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার এরকম আমরা গ্রাডিয়েন্ট কালার ইউজ করব আমরা সেক্ষেত্রে গ্রাডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা শুরুতে যে পেন্ট ব্যাকেট টুল যে ইউজ করেছিলাম তার ওটা মাউসের right left button right button click করলে আমরা দেখতে পাবো গ্রাডিয়েন্ট টুল আমরা গ্রাডিয়েন্ট টুলটা সিলেক্ট করব গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করার পর আমরা উপরে ম্যানুয়ারের নিচে একটা অপশন পাবো দেখুন কালারের একটা অপশন থাকবে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চুজ করব এই এরকম একটা টেমপ্লেট আসার পর আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এরকম একটা কালার সেট করে নেই দেখুন এই একটা কালার দেব আর এই একটা কালার দেবো আমরা ওকে দিয়ে দেব এখন আমরা গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা উপর থেকে যদি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে যদি টেনে দেয় তাহলে আমাদের কালারটা সিলেক্ট হয়ে যাবে দেখুন কালারটা সিলেক্ট হয়ে গেছে আমরা এটাকে ডিসিলেক্ট করে দেব ডিসিলেক্ট করে দিলাম এখন এই লেয়ারটাকে আমরা সবগুলো লেয়ারের নিচে দিয়ে দেবো টান দিয়ে ধরে নিচে দিয়ে দেবো এটাকে আমরা একটু বড় করে দেবো ফ্রি ট্রান্সফর্ম করব কন্ট্রোল প্লাস টি ঠিক আছে দেখুন এখন আমরা এরকম একটা সূর্য ক্রিয়েট করব এটা দেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুল থেকে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুল ইউজ করব ইলেকট্রিক্যাল মার্কি টুল ইউজ করব electrical marquee tool use select করার পর আমরা শিফট ধরে এরকম একটা শেপ নেব এরকম একটা শেপ নেব এখন এই কালারটা দেওয়ার জন্য আমরা এটার একটা কালার দেব হোয়াইট এটা একটা নতুন লেয়ারে নিব আমরা ফরগ্রাউন্ড কালারটা ইউজ করবো ফরগ্রাউন্ড কালারের shortcut alt backspace alt backspace আমরা সিলেকশনটা উঠিয়ে দেব এখন এই লেয়ারটাকে আমরা এই লেয়ারের নিচে দিয়ে দেব এই লেয়ারটাকে এই লেয়ারের উপরে থাকবে এবং এই লেয়ারের নিচে থাকবে আমরা এটাকে ধরে আমরা এটাকে ধরে লেয়ার যে ফোন নাম্বার লেয়ার আছে এটার নিচে ছেড়ে দেবো দেখুন এটাকে আপনার নিচে করে দিন ঠিক আছে আমরা এখন কিছু বার্ড ইউজ করব সেটা আমরা ব্রাশ টোল থেকে আমরা যে ব্রাশ টোল ইউজ করব এখান থেকে আমরা এরকম কিছু বার ক্রিয়েট করব এটা কালার দেওয়ার জন্য আমরা একটা কালার দেবো আমরা ব্রাশটা সিলেক্ট করে একটু ছোট করে দেব সাইজটা আমরা সবগুলো নতুন নতুন লেয়ারে লেয়ার নিয়ে কাজ করব এখান থেকে আমরা এরকম একটা এর থেকে একটা ছোট দেখুন আমাদের আমরা ব্রাশ টুল দিয়ে এরকম হাজার হাজার ডিজাইন আমরা করতে পারবো আমরা বাসায় অবশ্যই এরকম ডিজাইন চেষ্টা করব আমরা হুবহু ডিজাইন করার জন্য আমরা ব্রাশ ল্যান্ডোস ল্যান্ডস্কেপ লিখে সার্চ করে আমরা এরকম ডিজাইন ইউজ করবো এটাকে সেভ করার জন্য আমরা দুইটা ফাইলে সেভ করব শুরুতে আমরা ফাইল মেনোবারের ফাইল অপশন থেকে আমরা সেভ যাব সেভ থেকে আমরা শুরুতে একটা পিএইচডি ফাইল সেভ করব আমরা যে কোনো কাজে শুরুতে একটা দুইভাবে সেভ করব একটা পিএইচডি আর একটা জেপিজি আমরা পিএইচডি ভাবে সেভ করবো এবং এটাকে আমরা জেপিজি ফর্মে আনার জন্য আমরা ফাইল অপশন থেকে সেভ আসে যাব সেভ আস থেকে আমরা এখানে সেভ অ্যাস টাইপ এখান থেকে আমরা জেপিইজি ফাইল সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব দেন আমাদের কোয়ালিটিটা ম্যাক্সিমাম থাকবে এখানে ওকে চাপ দিলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি আজ এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওটিতে আমরা ব্রাশের আরো কিছু কাজ দেখব আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন